Hello, assalamu alaikum everyone. This is me, Nirjon Akhtar Meem. And this is me, Sravanti Bhattacharji. So, আজকে আমরা কথা বলবো কি নিয়ে আচ্ছা আজকে আমরা কথা বলবো আমরা একটা টপিক নিয়ে যেটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি যে আসলে এটার মানে কি কিংবা কোথায় ইউজ করতে হবে সো আমি হচ্ছে ফার্স্ট নির্জনাকে কিছু কোয়েশ্চেন করবো সো নির্জনা তোমার কি একশোটা ফ্রেন্ড আছে দুইশোটা ফ্রেন্ড আছে না তিনশোটা ফ্রেন্ড আছে I have quite a few friends okay so quite a few এই কোয়াইট আ ফিউর মানে কি এবং ব্যবহার কি এটাই কিন্তু আজকে আমরা বুঝবো so a few few quite a few এই তিনটার মধ্যে কিন্তু অনেকগুলো কনফিউশন আছে সো এগুলো আমরা অন্য আরেকটা লেসনে বলবো আজকে আমরা কথা বলছি কোয়াইট আ ফিউ নিয়ে সো কোয়াইট আ ফিউ মানে হচ্ছে গিয়ে খুব বেশিও না খুব কমও না এক্স্যাক্টলি যেখানে হচ্ছে একশো দুইশো তিনশো এরকমও বোঝাবে না আবার একজন বা দুইজন এরকম কিছু বোঝাবে না মিডল মানে খুব বেশি না খুব না এরকম কথাগুলো আপনি যখন বাংলায় বলবেন বাংলায় তো আমরা বলতে আচ্ছা আমি যদি একটা এক্সাম্পল দিই যে চায়ে তোমাকে আমি কয় চামচ চিনি দিব খুব বেশিও না খুব কমও না এক্স্যাক্টলি যে আমি চায় খুব বেশি বা খুব কম চিনি খাই না সো এই যে কথাগুলো বা এই সিচুয়েশনগুলোতে কিন্তু আমরা কোয়াইট আ ফিউ এই ফ্রেজটা ইউজ করতে পারি so let's clear with an example we have got quite a few Indians working here. Okay so এখানে ও যেটা মিন করেছে যে আমাদের হয়তো একটা ফ্যাক্টরি আছে কিংবা একটা কাজের জায়গা আছে সেখানে বেশ কিছু বা কিছু সংখ্যক ইন্ডিয়ান কাজ করছে নাম্বারটা কিন্তু খুব বেশি না এবং খুব কমও না কমও না Another example is I have sold quite a number of chocolates last week. So এখানেও বোঝাতে চেয়েছে যে লাস্ট উইকে ও কিছু সংখ্যক চকলেট বিক্রি করেছে এটা কিন্তু খুব বেশি না এবং খুব কম না ওয়েল নোট দেয় যে এই যে কোয়াইট আ ফিউ এটা আমরা কাউন্টেবল যে নাউন আছে সেখানেই কিন্তু ইউজ করি রাইট আনকাউন্টেবল নাউনে কিন্তু হবে না এক্স্যাক্টলি সো এই কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন নিয়ে আমরা নেক্সট অন্য কোনো লেসনে কথা বলবো সো আই হোপ এই লেসনটা আপনারা সবাই বুঝতে পেরেছেন so let me know in the comment section quite a few দিয়ে আপনি কি কি সেন্টেন্স বলতে পারেন so that's all for today thank you so much for watching this video take care bye bye